সন্ন্যার সংক্রান্ত কয়েকটা কথা এখানে অনেকটা বিভ্রান্তি আছে অনেকে বলে যে হাদিস মানা লাগবে না খালি কোরআন মানলেই হবে তা আমি মাঝে মধ্যে বলি যে যারা বলে হাদিস মানা লাগবে না কোরআন মানলেই হবে তারা কোরআনও মানে না কেন কোরআন মানে না কারণ সুরা হাসরের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ামা আতা কুম রসুল ফাহুদুহু ওয়ামা নাহা কুমা আনহু ফাংতাহু রসুল তোমাদের যা দেয় তোমরা তা নেও রসুল তোমাদের যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত হও তাহলে রসুল যা দেবেন ওইটা কি আবার কোরআনের ব্যাখ্যা করতে গেলে আসলে তারা কোরআনের বলি কোরআনকে ব্যাখ্যা করার নিয়মাবলী না বোঝার কারণে এই সমস্যা আচ্ছা বলেন তো কোরআন বুঝতে কয়টা মূলনীতি লাগে পাঁচটা কয়টা মূলনীতি লাগে পাঁচটা কোরআন বোঝার জন্যে পাঁচটা মূলনীতি লাগে সূত্র বোঝেন তো সূত্র বীজগণিতের সূত্র না থাকলে অঙ্কের কি দশা হয় খালি কষতেই হবে কিন্তু তার কি আসবে না জের নামবে না কেন সূত্রই তো ঠিক নাই সূত্র যখন ঠিক থাকবে তখন অঙ্কের জের নামার সম্ভাবনা আছে এই জন্য কোরআন বুঝারও কিছু সূত্র আছে কোরআন বুঝতে গেলে পাঁচটা মূলনীতি লাগে কয়টা মূলনীতি পাঁচটা সংক্ষেপে বলবো বিস্তারিত ব্যাখ্যা করব না যত সময় কম এক তাফসিরুল কোরআন বিল কোরআন কোরআনকে দিয়ে কোরআনের ব্যাখ্যা করতে হবে আপনি যদি বলেন কেন আমি বলবো আমি তো বলি নাই আল্লাহ বলেছেন তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন হে নবী তারা আপনার কাছে যত জটিল আর কঠিন প্রশ্নই নিয়ে আসুক না কেন তার সঠিক সমাধান বা উত্তম ব্যাখ্যা তাফসির আমি আল্লাহ করে দিব কে করবেন আল্লাহ করবেন কোথায় বলছেন সোরায়ে বারবার ফোন দেখি সোরায়ে ফুরকানের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন ওয়াহসানা তাফসির আমি উত্তম তাফসির উৎকৃষ্ট তাফসির আমি আল্লাহ করে দিব তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল কোরআনের ব্যাখ্যা কে করবেন আল্লাহ দুই নম্বর হচ্ছে তাফসিরুল কোরআন বিসুন্না হাদিস দিয়ে কোরআনের ব্যাখ্যা করতে হবে কেন আল্লাহ তালা বলছেন وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون হে নাবি মানুষদের জন্য যা কিছু নাজিল করা হয়েছে আপনার উপরে আমি কিতাব কোরআন এজন্য নাজিল করেছি মানুষদের জন্য যা কিছু নাজিল করা হয়েছে ওইগুলো যেন আপনি ব্যাখ্যা করে দেন তার মানে ব্যাখ্যা করবেন কে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই আয়াত অনুযায়ী ব্যাখ্যা করবেন কে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তাহলে তার হাদিস থাকতে হবে এটা সোরা না হলে চল্লিশ নম্বর আয়াত তারপরে ব্যাখ্যা করবেন হচ্ছে সাহাবিরা কেন কারণ এই আয়াতগুলো রসুল সাল্লাহ সাল্লাম প্রয়োগ করছেন কাদের উপরে কাদের উপরে সাহাবিদের উপরে এর জন্য সাহাবিদের আমল দেখতে হবে সাহাবিদের কর্ম দেখতে হবে সাহাবিরা কি বুঝেছিলেন ওইটা জানতে হবে চার নাম্বার তাবিদের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে এই দুইটারই দলিল হচ্ছে সুরান নিসার একশো পনেরো নম্বর আয়াত অমাইউ শাকিকির রসুল মিমবাহাদিমা আলাহুল হুদা ওয়াত্তাবি গৈর সাবিলিল নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়ানুসলিহি জাহান্নাম ওয়াসা আত্মাসির আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি সুপথ প্রকাশিত হয়ে যাওয়ার পরেও রাসুলের বিরুদ্ধাচরণ করে তাহলে সে যেদিকে যেতে চায় এবং মুমিনদের রাস্তার বিপরীত চলে মুমিনের অর্থ হলো সাহাবিদের রাস্তার বিপরীত চলে তাহলে সে যেদিকে যেতে চায় আমি তাকে সেদিকে ঠেলে দিব এবং তার জন্য পুরস্কার রাখব ওই পুরস্কার হচ্ছে জাহান্নাম আর তা কতই না লাঞ্ছনাদায়ক তার মানে এই আয়াত দ্বারা মুমিনদের রাস্তা বলতে সাহাবি তাবিদের রাস্তা বোঝানো হয়েছে পাঁচ নম্বর আরবি ব্যাকরণের মাধ্যমে তাহলে বলেন তো কোরআনকে একটা আয়াতকে বুঝতে গেলে তাফসির করতে গেলে কয়টা নীতি লাগবে পাঁচটা এক কোরআনকে দিয়ে কোরআন বুঝতে হবে দুই নাম্বার হাদিস দিয়ে কোরআন বুঝতে হবে তিন নাম্বার সাহাবিদের মাধ্যমে কোরআন বুঝতে হবে চার নাম্বার তাবিদের মাধ্যমে কোরআন বুঝতে হবে পাঁচ নাম্বার আরবি ব্যাকরণের মাধ্যমে আরবি ভাষার মাধ্যমে কোরআন বুঝতে হবে এরপরে আসে হাদিস হাদিস বোঝারও নীতিমালা আছে হাদিস বোঝারও কি আছে নীতিমালা আছে আপনাদের জানা আছে হাদিস বুঝতে কয়টা মূলনীতি লাগে বারোটা লাগে কয়টা কোরআন বুঝতে কয়টা লাগে পাঁচটা হাদিস বুঝতে কয়টা লাগে বারোটা মূলনীতি লাগে আমি সংক্ষেপে শুধু বলে যাই একটা হাদিস যে অনুবাদ করবে এই অনুবাদের আগেই তার এই বারোটা মূলনীতি থাকা লাগবে তা না হলে সে অনুবাদ করতে পারবে না খেয়ানত করবে উল্টাপাল্টা অনুবাদ করবে উল্টাপাল্টা ব্যাখ্যা করবে আর জাতিকে গোমরাহ করবে বিভক্ত করবে বারোটা মূলনীতি কি এক নম্বর সহি হাদিস হাদিসের ক্ষেত্রে সহি জয়ীফ জাল পার্থক্য করতে হবে এরপরে সহি হাদিস অনুযায়ী আমল করতে হবে জয়ীফ আর জাল হাদিস ত্যাগ করতে হবে কারণ ওইটা কি নয় জাল হাদিস হাদিস নয় ওটা রসুলের নামে মিথ্যা আর জয়ীফ হাদিস যেহেতু সন্দেহযুক্ত অতএব ওটাও বাতিল এজন্য কোন হাদিস অনুযায়ী আমল করতে হবে সহি হাদিস দুই নম্বর সহি হাদিসের ক্ষেত্রে দুইটা কথা এক সহি হাদিসের সহি অর্থ করতে হবে সহি হাদিসের সহি ব্যাখ্যা করতে হবে হাদিসের অর্থ হাদিস তো সহি কিন্তু হাদিসের অর্থ কি জয়ীব হাদিসের অর্থ জাল তাহলে জাল হাদিস মানলে যেই ক্ষতি হবে সহি হাদিসের জাল অর্থ করলে একই ক্ষতি হবে এর জন্য সহি হাদিসের কি অর্থ লাগবে সহি অর্থ এরপরে কি লাগবে সহি ব্যাখ্যা যেই অর্থে হাদিসটা এসেছে ওই অর্থে হাদিসটাকে বুঝতে হবে এরপরে হাদিসের ক্ষেত্রে একটা হাদিসকে আরও বিভিন্ন হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হবে এরপরে হাদিসের ক্ষেত্রে সাহাবিদের বুঝ নিতে হবে তিন নম্বর ওই হাদিসটা সাহাবি কি বুঝলো সাহাবিরা কি আমল করেছিলেন তারা কি বুঝেছিলেন ওই বুঝটা কি নাকি সাহাবিরা আমল করে নাই আমরা কি মনে করি যে হাদিস রসুলাম বলেছেন আর সাহাবিরা থুয়ে দিয়েছেন এরকম হয় নাকি আমল করেছেন আমল করেছেন তাহলে সাহাবিরা কোন অর্থে আমল করলেন কি বুঝলেন এইটা বুঝতে হবে চার নম্বর তাবিরা কোন অর্থে সাহাবিদের কাছ থেকে শিখলো কিভাবে ওইটা বুঝতে হবে পাঁচ নম্বর হাদিসের কোনো হাদিসটা মহাদিস নেই কিরাম কিভাবে বুঝেছেন অর্থাৎ যিনি হাদিসটা লিখেছেন ইমাম বুখারি রহিমুল্লাহ তো হাদিস সংকলন করেছেন ঠিক না উনি তো হাদিসটা সংগ্রহ করেছেন অনেক জায়গায় গিয়ে গিয়ে হেঁটে হেঁটে মাইলের পর মাইল শত শত মাইল হেঁটে হেঁটে উনি হাদিসটা সংগ্রহ করেছেন তাহলে হাদিসটা উনি ভালো বোঝে না আমি ভালো বুঝি আপনাদের কাছে কি মনে হয় ইমাম বুখারি ভালো বোঝেন আমি ভালো বুঝি তাহলে যেই হাদিসটা আপনি পড়বেন ওই হাদিসটা ইমাম বুখারি কি বুঝেছেন ওইটা আগে আপনাকে বুঝতে হবে কারণ ইমাম বুখারির বুঝ যদি আপনি না নেন উনি তো হাদিসটা সংগ্রহ করেছে উনি তো ভালো জানে হাদিসটা কোন অর্থে এসেছে কারণ উনি আরও কাছের যুগে যেমন দুইটা উদাহরণ দেই একটা হচ্ছে আমিনের ক্ষেত্রে হাদিসের ভিতরে এসেছে ইজা আম্মানাল ইমাম ফামিনু ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো ফাইন্না হুমান ওয়াফাকা তামিন হু তামিন আল মালা ইকা গুফির আলহুমা তকদ্দমামি কেননা ওই সময় মালাইকারাও আমিন বলে ইমামের আমিন তোমাদের আমিন মালাইকার আমিন যদি এক হয়ে যায় তাহলে তোমাদের পূর্বের যত গুণা আছে সবগুলো ক্ষমা হয়ে যায় বোখারির সাতশো আশি নম্বর হাদিস এইখানে আপনি বুঝলেন যে না এইখানে তো মুক্তাদির কথা বলা হয় নাই এখানে তো ইমামের কথা বলা হয় নাই তাই না এখানে বলা হয়েছে ইমাম যখন আমিন বলে তখন তোমরা বলো এবার প্রশ্ন হলো এখানে তো জোরের কথা বলা হয় নাই আপনি শব্দটা বোঝেন নাই তাই আপনার কাছে জোরে মনে হয় নাই শব্দটাই দেখেন ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো এবার আমি কিভাবে বুঝবো যে ইমাম কখন আমিন বলল যদি ইমাম আমিনই না বলে ঠিক না আবার ইমাম যদি আমিন বলে কিন্তু আসতে বলে তাহলে আমি কেমনে বুঝবো যে ইমাম আমিন আমিন কখন বলল আর কখন শেষ করলো তাহলে আমি কিভাবে বলবো হাদিস তো তাই ইমাম যখন আমিন বলেন তখন তোমরা আমিন বলো এইটা ইমাম বোখারি রহমাহুল্লাহ সাতশো আশি নম্বরে এনেছেন উনি হাদিসটা বুঝতেন তাই ওই হাদিসের অধ্যায় দিয়েছেন বাপ জাহারিল ইমামি বিতামিন ইমামের জোরে আমিনের অধ্যায় এরপর আবার অধ্যায় করলেন বাপ জাহারিল মামুমি বিতামিন মুক্তাদির জোরে আমিনের অধ্যায় ইমাম বুখারি বুঝতেন যে এই হাদিসে ইমামও জোরে আমিন বলবে মুক্তাদিও জোরে আমিন বলবে তাই উনি বুখারি দশ নম্বর পর্ব একশো বারো তেরো চোদ্দ নম্বর অধ্যায় উনি কায়েম করলেন ইমামের জোরে আমিনের অধ্যায় মুক্তাদির জোরে আমিনের অধ্যায় আমিনের ফজিলত এবং উনি এই হাদিস আনলেন হুজুর আপনাকে আল্লাহ বুদ্ধি দেয় নাই তাই আপনি বোঝেন নাই উল্টাপাল্টা কথা বলিয়েন না ঠিক না আপনি বুঝতে পারেন না এটা আপনার দোষ ইমাম বুখারি রহমুল্লাহ বুঝতেন এই জন্য মহাদ্দেশিনে কেরামের বুঝ নিতে হবে হাদিস বোঝার ক্ষেত্রে যেমন সুরা ফাতেহার ক্ষেত্রে অনেক ইখতলাফ হয় সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিস লা সলাতা লিমানলাম ইয়াকরা কিতাব যেই ব্যক্তি সলাতের ভিতরে সুরা ফাতেহা পড়ে নাই ওই ব্যক্তির সলাত হয় নাই এখানে প্রশ্ন হলো এখানে তো ইমামের কথা নাই এখানে তো মুক্তাদির কথা নাই ওনাদের প্রশ্ন এখানে তো মুক্তাদির কথা নাই শব্দই আপনি বোঝেন নাই এখানে একটা শব্দ আছে মান মানটা ব্যাপক ব্যাপক অর্থে ব্যবহার হয় যে কারো ক্ষেত্রে লাগানো যায় আপনি বলেন এইখানে মান যে ব্যাপক তা কি রাসুল বলে গেছেন আচ্ছা রাসুলকে বলে দিয়ে যাবেন আনা মানে আমি আংতা মানে তুমি এইভাবে এইভাবে বলে বলে দিয়ে যাবেন এভাবে তো বলবেন না আপনি তো এমনিই বোঝা যায় মানটা ব্যাপক একটা অর্থ ব্যাপক একটা শব্দ ব্যাপক অর্থে ব্যবহার হয় যে কোনো ক্ষেত্রে ব্যবহার হয় এইটা ইমাম বোখারি বুঝতেন এই জন্য উনি বোখারির দশ নম্বর পর্বে পঁচানব্বই নম্বর অধ্যায় এই হাদিসটা এনে অধ্যায় কায়েম করলেন বাপ বুঝবিল কেরা আ কেরাত পড়া ওয়াজিব লিল ইমাম ইউল মামুমি সে ইমাম হোক আর মুক্তাদি হোক ফিস সলাতি কুল্লেহা প্রত্যেক সলাতের মধ্যেই ফিল হাজারি ওয়াসাফারি সে বাড়িতে থাক আর সফরে থাক ওমা ইজহার ফিহা ওমা ইখাফাত তার সালাদ জোরের হোক আর তার সালাদ আস্তের হোক তার মানে প্রত্যেকেই সুরা ফাতেহা পড়বে সে ইমাম হলেও পড়বে মুক্তাদি হলেও পড়বে সে বাড়িতে থাকলেও পড়বে সে সবরে থাকলেও পড়বে তার সালাদ জোরে হলেও পড়বে তার সালাদ আস্তে হলেও পড়বে এই হাদিস ইমাম বুখারি বুঝেছেন তাই উনি সুরা ফাতেহা পড়াকে ওয়াজিব করেছেন আপনি বোঝেন নাই তাই তো আপনি উল্টাপাল্টা কথা বলেন ঠিক না ওয়াইজা কুরিয়াল কোরআন যখন কোরআন পড়া হয় যখন কোরআন পড়া হয় তখন তোমরা কি থাকো চুপ থাকো সুরা আরফের একটা আয়াত জি এইখানে যখন কোরআন পড়া হয় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে তোমরা সুরা ফাতেহা তোমরা কি আমার পিছনে কিছু পড়ে থাকো তখন সাহাবিরা বললেন জি আল্লাহ রসুল আমরা পড়ে থাকি তখন রসুলাম বললেন তোমরা কিছুই পড়বা না শুধুমাত্র সুরা ফাতেহা পড়বা আর এই যে এই আয়াতটা এই যে সুরা ফাতেহার ব্যাপারে উমাদেবন সমেত তিনি কিন্তু এই আয়াত নাজিল হওয়ার অনেক পরে ইসলাম গ্রহণ করেছেন এই আয়াত নাজিল হওয়ার আগে না এই আয়াত নাজিল হওয়ার অনেক পরে ইসলাম গ্রহণ করেছেন যখন মুক্কার মুশ্রেকরা সরগোল হট্টগোল করত যখন তারা অট্ট হাসি করত কোরআন পড়ার সময় তেলোয়াত করার সময় তখন এই আয়াতটা নাজিল হয় কিন্তু এই ক্ষেত্রেও একটা কথা আছে কিভাবে কথা আছে কারণ উম্মুল কোরআন সুরা ফাতেহা সুরা ফাতেহা কি উম্মুল কোরআন আর বাকি সুরা বাকারা থেকে নিয়ে নাচ পর্যন্ত এটা হচ্ছে ওই উম্মুল কোরআনের ব্যাখ্যা তার মানে আমরা বলতে পারি মা আর সন্তান এটাকে ভাগ করেছেন আল্লাহ কেন আল্লাহ তালা সুরা ফাতেহাকে সরাসরি কোরআন বলেন নাই ডাইরেক্ট উম্মুল কোরআন বলেছেন আর কোরআন বলতে সুরা বাকারা থেকে নিয়ে শুরু করেছেন প্রমাণ এটা সুরা হিজরের সাতষট্টি নম্বর আয়াত কয় নম্বর আয়াত সাতষট্টি নম্বর আয়াত যে আমি তোমাকে দিয়েছি সাত আয়াত যা বারবার পাঠ করা হয় ওয়াল কোরআন আল আউজিম এবং তোমাকে দিয়েছি মহান কোরআন তার মানে ওইখানে আল্লাহ তালা ভাগ করেছেন আমি তোমাকে দিয়েছি সাতায়াত যা বারবার পাঠ করা হয় তার মানে বারবার পাঠ করা হয় কি সুরা ফাতেহা আর এবং আমি তোমাকে দিয়েছি মহান কোরআন সুরা হিজুরের সাতষট্টি নম্বর আয়াতটা আপনারা দেখে নেবেন তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে আল্লাহ সুবাহানা তালা আমাদের জন্য সহজ করে দিন তাহলে আমরা বলছিলাম এই জন্য সালাবদের বা হাদিসের মূলনীতি হচ্ছে যিনি হাদিসটা সংকলন করেছেন উনি কোন অর্থে বুঝেছেন এরপরে আর একটা মূলনীতি হচ্ছে হাদিসের ক্ষেত্রে কোনো পরিভাষার উল্টাপাল্টা ব্যাখ্যা করা যাবে না পরিভাষা যেভাবে আছে ওইভাবে রেখে দিতে হবে আরেকটা মূলনীতি নয় নম্বর হচ্ছে হাদিসের ক্ষেত্রে ওই শব্দটা আরবি বিদ্বানরা কোন অর্থে বুঝেছে ওই অর্থে আপনাকে বুঝতে হবে আরবিন বিদ্বানরা অর্থাৎ ওই শব্দটা রাসুলের যুগে কোন অর্থে ব্যবহার হতো সাহাবিদের যুগে কোন অর্থে ব্যবহার হতো তাবির যুগে কোন অর্থ ব্যবহার হতো পরবর্তী প্রজন্ম কোন অর্থে ব্যবহার করত। এখন মক্কামুদিনায় কোন অর্থে ব্যবহার হয় ওই ভাষাবিদরা যে অর্থ গ্রহণ করত ওই অর্থ নিতে হবে এরপরে সুন্নাত এবং বিদাত সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং তাওহিদ এবং শিরিক সম্পর্কে জ্ঞান থাকতে হবে হাদিস অনুবাদ করার আগে কেন যদি আপনার সুন্নাত আর বিদাতের জ্ঞান না থাকে তাহলে সুন্নাতকে বানাবেন বিদাত আর কে বানাবেন সুন্নাত তাওহিদকে বানাবেন শিরিক আর শিরিককে বানাবেন তাওহিদ মাজারে সেজদা দেয় তাও মনে করবেন এটা ইবাদতি কেন আপনার যদি তাওহিদের জ্ঞান না থাকে এই জন্য হাদিস বোঝার আগে তাওহিদ এবং শিরিক সম্পর্কে জ্ঞান থাকতে হবে সুন্নাত এবং বিদাত সম্পর্কে জ্ঞান থাকতে হবে এরপরে আরেকটা মূলনীতি হচ্ছে দশ নম্বর মূলনীতি হচ্ছে যে একটা হাদিস পরে ফতোয়া দেওয়া যাবে না বরং ওই একই বিষয়ে যত হাদিস আছে সবগুলো হাদিস পড়ে তারপরে ফতোয়া দিতে হবে এগারো নম্বর মূলনীতি হচ্ছে যে অস্পষ্ট হাদিসকে স্পষ্ট হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হবে আর বারো নম্বর মূলনীতি হচ্ছে হাদিসের ক্ষেত্রে কোনো কাট ছাট করা যাবে না যেভাবে হাদিস আছে ওইভাবে রাখতে হবে আপনি বলবেন অস্পষ্ট হাদিসকে আবার স্পষ্ট করে কিভাবে ব্যাখ্যা করতে হয় আমি একটা উদাহরণ দেই আলা ইন্নাফিল জাসাদি মুদগা ইজা সলাহা সলাহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কালব রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে বনি আদমের দেহের ভিতরে একটা গোস্তির টুকরা থাকে তা যদি ভালো হয় তার সমস্ত আমল আখলাক ভালো তা যদি খারাপ হয় তার সমস্ত আমল আখলাক খারাপ আলা ওয়াহি আল কলব ওই গোস্তের টুকরার নাম কলব গোস্তের টুকরার নাম কি কলব বলেন তো কলব কেন জানেন আমরা জানি কলব কাকে বলে জানা আছে আমরা বলি কলব মানে হৃৎপিণ্ড হৃৎপিণ্ড মানে কলব কলব মানে হার্ট এটাই এ এর বাইরে যায় যায় না কিন্তু কলবের অর্থ হচ্ছে রাসুল সাল্লাহ ইসলাম এটাও স্পষ্ট বাক্য এটাকে স্পষ্ট করেছেন আর একটা বাক্য দিয়ে ইন্নামা সুমিয়াল কাল মিন তাকল্লুবিহি ইন্নামা মাসালুল কাল কামাসালি রিশাতে মোয়াল্লাকতিন ফি আসলির সাজারতিন তুকল্লিবহার রিক জাহরান নিবাতন রাসুলসাল্লাহ সাল্লাম বললেন অন্তরকে কলব বলে নামকরণ করা হয়েছে তা দ্রুত পরিবর্তন হয় তাই অন্তরের নাম কলব কেমন যেমন একটা গাছের ডালে একটা পাখির বা একটা পাখির পালক যদি চিকন সুতো দিয়ে গাছের ডালে বেঁধে দেওয়া হয় অতপর যখন বাতাস এসে তাকে এদিক সেদিক উলট পালট করে তার মানে অন্তরকে কলম নামকরণ করা হয়েছে অন্তরটা পরিবর্তন হয় তাই আল্লাহ অন্তরের নাম রেখেছেন কলম অন্তরের নাম কেন কলম রাখছেন পরিবর্তন হয় নাকি আপনাদের অন্তর পরিবর্তন হয় না এই এই ভালো না আল্লাহওয়ালা আবার কিছুক্ষণ পরে দেখবেন যে আবার কেমন যেন শয়তান হয়ে গেছে দশ দিন সেই মসজিদে পাবন্দি খুব পাওয়া যায় আর দশ দিন পরে আর কোনো খবরই নাই কেন তার কলপটা কি হয় পরিবর্তন হয় এই কারণে এটা একটা অস্পষ্ট বাক্যে হাদিস দিয়ে স্পষ্ট করলেন আরও আছে যেমন আপনারা শুনেছেন যে আল হায়াবু বা আল ইমান লজ্জা ইমানের একটা অংশ ঠিক না হায়া ইমানের একটা অংশ না লজ্জা বলেন তো লজ্জা কি লজ্জা মানে কি হায়া হায়া মানে লজ্জা লজ্জা মানে হায়া হায়া মানে লজ্জা লজ্জা মানে লজ্জা করা তাই না এর বাইরে কিছু যায় চায় না এটাও একটা অস্পষ্ট বাক্য কিন্তু এটাকে স্পষ্ট করবে কি দিয়ে রাসুলসাল্লাহ ব্যাখ্যা করেছেন আন আনিবনে মাসউদ্দিন রদি আল্লাহানহু কাল ইবনে মাসুদ রদি আল্লাহনা থেকে বর্ণিত তিনি বলছেন জাতা ইয়মিল্লি আসহাবিহি একদিন রসুলসাল্লাহ সাল্লাম আমাদের মধ্যে বের হয়ে আসলেন এরপরে তিনি বললেন ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কল হায়া হে সাহাবিরা তোমরা আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করো তার মানে রসুলসাল্লাম ব্যাখ্যা করছেন তখন কালু ইন্না নাস্তাহি মিনাল্লাহ ইয়া নবী আল্লাহ আলহামদুলিল্লাহ তখন সাবিরা বললেন হে আল্লাহর নবী আমরা আল্লাহকে লজ্জা করছি সকল প্রশংসা আল্লাহর জন্যে তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন লাইসা দালিক ওয়ালা কিন্নামান ইস্তাহিয়া মিন আল্লাহি হাক্কাল হায়া হে সাহাবিরা তোমরা যেটাকে লজ্জা মনে করেছো ওইটা লজ্জা না তোমরা যেটাকে লজ্জা জেনেছো ওইটা লজ্জা না তোমরা যেটাকে লজ্জা বুঝেছো ওইটা লজ্জা না তো লজ্জা কি লজ্জা হলে ফালি আহবাজির রসমা ওয়া মাথা আর মাথার সাথে যা আছে এগুলোকে হেফাজত করা এর নাম লজ্জা বলেন তো মাথার সাথে কি আছে কান আছে তাহলে খারাপ গান থেকে খারাপ গিবত থেকে কানকে হেফাজত করা এর নাম লজ্জা মাথার সাথে কি আছে চক্ষু চক্ষুকে হেফাজত করা এর নাম লজ্জা মাথার সাথে কি আছে মুখ দা জিবা তাহলে এটাকে হেফাজত করা বেফায়স থেকে তাহলে এর নাম লজ্জা মাথার সাথে কি আছে ব্রেন ব্রেনকে হেফাজত করা যাতে আল্লাহর বিরুদ্ধে ব্যবহার না হয় এর নাম লজ্জা মাথার সাথে আছে কি কপাল এই কপাল যেন আল্লাহ ছাড়া আর কারোর সামনে মাথা নত না করে এর নাম লজ্জা তার মানে মাথা মাথার সাথে যা আছে এটাকে হেফাজত করা এর নাম হচ্ছে লজ্জা এরপরে বললেন বলি আহফাদিল বাতনামা হাওয়া পেট আর পেটের সাথে যা আছে এটাকে হেফাজত করার নাম লজ্জা পেটের সাথে কি আছে দুইটা হাত তার মানে দুইটা হাতকে হেফাজত করতে হবে জুলুম করা থেকে এর নাম লজ্জা পেটের সাথে কি আছে দুইটা পা জুলুমের দিকে অগ্রসর হওয়া থেকে হেফাজত করতে হবে পাপের দিকে অগ্রসর হওয়া থেকে হেফাজত করতে হবে এর নাম লজ্জা পেটের সাথে আছে লজ্জাস্থান লজ্জাস্থানকে হেফাজত করতে হবে এর নাম লজ্জা পেটের সাথে আছে স্টমাক যেখানে খাদ্য জমা হয় ওইখানে যেন হারাম খাদ্য না যায় ওটাকে হেফাজত করতে হবে এর নাম লজ্জা পেটের সাথে আছে কল্প তো আত্মা কলপ তাহলে ওইটাকে হেফাজত করতে হবে রিয়া থেকে শিরিক থেকে কুফর থেকে তাহলে ওইটার নাম লজ্জা তার মানে পেট পেটের সাথে যা আছে তাকে হেফাজত করা ওর নাম লজ্জা ওয়াল ইয়াস করিল মাউথ ওয়াল বিলা এবং তিন মরার পরের চিন্তা করা মরার পরে হাড়গুলো পচে গলে যাবে এই কথা স্মরণ করা যে আমি যে একদিন মরে যাব আমার হাড়গুলো পচে যাবে আমার হাড়গুলো গলে যাবে ওই কথা স্মরণ করা এটার নাম লজ্জা ওমান আরদাল আখিরা তারকা জিনাতার দুনিয়া এবং যে ব্যক্তি দুনিয়ার চাকচিক্য সেরে দিল জুনিয়ার জৌলুর সেরে দিল তার মানে চারটা মিলে লজ্জা কয়টা মিলে লজ্জা চারটা এক মাথা মাথার সাথে যা আছে তাকে হেফাজত করা দুই প্যাট প্যাটের সাথে যা আছে তাকে হেফাজত করা তিন মরার পরে হাড়গুলো পচে যাবে মরার চিন্তা করা চার দুনিয়ার চাকচিক্য ছেড়ে দেওয়া ফমান ফাহলা দালিক ফকদ ইস্তাহিয়ামিন আল্লাহ হাক্কল হায়া যারা এমনটা করলো উরাই লজ্জার হক আদায় করলো সুবাহান আল্লাহ তিরমিজি দুই হাজার চারশো আটান্ন নম্বর হাদিস ইবনা আবি সাহেবা চৌত্রিশ হাজার তিনশো বিশ আহমদের তিন হাজার ছয়শো একাত্তর মিসকাতের এক হাজার ছয়শো আট নম্বর হাদিস এ হাদিস আমি নিজে কখনোই অনুধাবন করিনি যখন এই হাদিস বোঝার মূলনীতি বুঝেছি যে অস্পষ্ট হাদিসকে তো স্পষ্ট হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হবে তখন ওই লজ্জা সংক্রান্ত অনেক হাদিস খুঁজতে খুঁজতে খুঁজতে খুঁজতে পেয়ে গেছি এজন্য হাদিস বোঝার ক্ষেত্রে আমাদের এই মূলনীতিগুলো লক্ষ্য করতে হবে আল্লাহ সুবাহন তালা আমাদের মূলনীতি লক্ষ্য করার তৌফিক দান করুন